ईद मुबारक ईद ईद मुबारक ईद मुबारक Oh, ईद Oh, আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ আকাশ আলো করে চাঁদ হেসেছে মনের মেহফিল জমে উঠেছে এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের বাড়ি আজকে রাতে আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ পাঞ্জাবি পরব গায়ে নামাজ আদায় হবে ঈদগাহে বলবো সবার কথা আজ দুয়াতে বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে সবই তোমার মেহরবানি ওগো মুর্শিদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक अरे ईद मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद